মহিনে ফোটে চম্পা চম্পার সুবাসে আকুল কোন গহিনে ফোটে চম্পা চম্পার সুবাসে আকুল চম্পা নয় ভুলাতে ভুইটা আমি তোর তরে ব্যাকুল চম্পা সুবাসে আকুল কোন বিধাতা শিরজি রূপবতী মনি কোন বিধাতা শির জিল এমন রূপবতী মনি মনি নয় নদীর জলে ভাসি দিবস রজনী এমন রূপবতী মনি কোন কাননে ঘুইরা বেড়াও কেমন সোনার হরিণী কোন কাননে ঘুইরা বেড়াও এমন সোনার হরিণী আমি সপেছি মোর জীবন মরণ শুধু তোমার তরে জানি এমন সোনার হরিণী শুধু তোমার তরে জানি এমন সোনার হরিণী শুধু তোমার তরে জানি মন সোনার হরিণী